হ্যালো ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে ফেসবুকের ফলোয়ার্স ভিউস পোস্টের রিস ইংগেজমেন্ট ইমপ্রেশন এগুলি কিভাবে বাড়াবেন আর আপনার চ্যানেলে খুব দ্রুত কিভাবে ভিউস বাড়বে ইংগেজমেন্ট বাড়বে রিচ বাড়বে ইমপ্রেশন বাড়বে ফলোয়ার্স বাড়বে এই বিষয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি দেখুন এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি দেখেন তাহলে আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলের রিস এঙ্গেজমেন্ট ইমপ্রেশন ফলোয়ার্স খুব দ্রুত বাড়িয়ে নিতে পারবেন তো সর্বপ্রথমে যে কাজটি আপনাকে করতে হবে আপনাকে ফেসবুকে রেগুলারলি অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থেকে আপনার পেজ কিংবা প্রোফাইল আপনি যেই যেটা নিয়ে কাজ করতেছেন না কেন সেই বিষয়ের উপর কিংবা সেই টপিকের উপর আপনাকে কন্টিনিউয়াসলি কিংবা রেগুলারলি কাজ করে যেতে হবে এখন আপনারা অনেক সময় প্রশ্ন করতে পারেন ভাই আমি তো রেগুলারলি কাজ করতেছি ম্যানুয়ালি কাজ করতেছি আমার রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার্স ইমপ্রেশন বাড়তেছে না তাদের জন্য আমার প্রশ্নের উত্তর হচ্ছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে আপনারা একটা ম্যানুয়াল ডেট ফিক্সড করবেন যে আমি তিন দিন পর কিংবা দুই দিন পর কিংবা রেগুলারলি এভরিডে কিংবা প্রতিদিন আমি এই পেজটাতে ভিডিও দিয়ে আপলোড দিয়ে যাব সেই অনুপাতে আপনাকে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে আপনি যদি তিন দিন পরে ভিডিও আপলোড করা শুরু করেন যে আমি তিন দিন পর পর একটি করে ভিডিও দিব সেই অনুপাতে আপনাকে তিন দিন পর পর একটি করে ভিডিও দিতে হবে আর আপনি যখন আপনার পেজ কিংবা প্রোফাইলে রেগুলারলি অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবেন রেগুলারলি কাজ করবেন রেগুলারলি পোস্ট করবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার পোস্টের রিস ফেসবুক নিজের থেকেই বাড়িয়ে দিবে আর ইংগেজমেন্ট ইমপ্রেশনের কথা বলি ইংগেজমেন্ট আর ইমপ্রেশন মূলত বাড়ে লাইক কমেন্টের উপরে যেই পোস্টে কিংবা যেই পেজের পোস্টগুলোতে যত বেশি লাইক কমেন্ট আসে সেই পেজের পোস্টের কিংবা পেজটারই পুরো তত ইমপ্রেশন বাড়ে তত এঙ্গেজমেন্ট বাড়ে আর আপনি কখনোই আপনার নিজের ভিডিও নিজে পেজ যে যদি আপনি কাজ করেন তাহলে আপনার প্রোফাইল থেকে কখনোই ভিডিও শেয়ার করবেন না আর আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলেও নিজের ভিডিও নিজের থেকে কখনোই শেয়ার করবেন না লাইক করবেন না কমেন্ট করবেন না আর ফলোয়ারের কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আঠাশ ডে পারফরমেন্স দুই হাজার পাঁচপান্নটা ফলোয়ার্স আমি এখন আপনাকে লাস্ট সাত দিনের ফলোয়ার্স যদি দেখাই এই পেজে তো সো ডিটেলসে ক্লিক করলাম ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন লাস্ট সাত দিনের ইমপ্রে পোস্ট রিস হচ্ছে এই পেজের ফোর কে এঙ্গেজমেন্ট যদি দেখেন এখানে আপনি one point nine K last সাত দিনের ফলোয়ার্স যদি আপনি এখানে দেখেন লাস্ট সাত দিনের ফলোয়ার হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট সিক্স কে মানে এই পেজটা লাস্ট সাত দিনে ফলোয়ার গেইন করেছে ষোলোশো ষোলোশো প্লাস ফলোয়ার গেইন করেছে আর তিন সেকেন্ডের ভিডিও ভিউস হয়েছে ফোর পয়েন্ট থ্রি কে এক মিনিটের ভিডিওর ভিউস হয়েছে এইখান থেকে একশো আটত্রিশটা আর আপনাদেরকে আরেকটা সাজেশন দিয়ে রাখি সেই সাজেশনটা হচ্ছে আপনারা যখন বাংলাদেশ থেকে যারা কাজ করেন ফেসবুকে কিংবা ফেসবুক পেজে তারা অবশ্যই লোকেশন বা ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন আর যারা অ্যাকচুয়ালি যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন ইন্ডিয়ার ভিতরে তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেই ভিডিও আপলোড করবেন আর বাংলাদেশ থেকে যারা কাজ করেন তারা অবশ্যই ঢাকা বাংলাদেশ নিয়েই সিলেক্ট করেই কাজ করবেন আশা করতেছি বোঝাতে পেরেছি আর যাদের রিস্ক বাড়তেছে না এঙ্গেজমেন্ট বাড়তেছে না ইমপ্রেশন বাড়তেছে না তারা নিচে কমেন্টে লিখে জানান আর কার কার পিস গ্রো করতেছে তারাও কমেন্টে লিখে জানান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যাতে এরকম ভিডিও আপনাদের সামনে আরও নিয়ে আসতে পারি তার জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে